হ্যালো গাইস আশা করি ভালো হচ্ছ তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে কিন্তু কেচেছে নতুন ইভেন্ট এখানে আছে চারটাই বগান তো চারটাই বগানে কিন্তু পুরা লেভেলের জোশ ইবগান তো এখানে আমরা এখন স্পিন মারবো আমার কাছে আছে এগারোশো ষোলো ডায়মন্ড দেখি এই ডায়মন্ডে আমি কতগুলা গান পাই কতগুলো মানে দেখি কয়টা গান পাই অর্থাৎ তো বেশি কথা বাড়াবো না তো আমরা স্পিন করব তার আগে বলে দেই এখানে আছে ইয়ম পি আছে প্রোগ্রাম পট্টি আছে স্কার আছে আর এক্সিমেট আছে তো এই কটাই কিন্তু গান আছে তো তারপরে এখন আমরা বেশি কথা আর বাড়াবো না বেশি কথা কইতে কইতে কইতে কতগুলো যে কথা কইয়া দিলাম তো এখন আমরা একটা সিঙ্গেল স্পিন মেরে দিলাম তো দেখা যাক আমাদের কী দেয় কী দেয় কী দেয় আরে ভাই কিচ্ছু দিল না তো আমরা আবার একটা একশো আশি স্পিন মেরে দেবো দেখা যাক এবার কী দেয় তো আমার তো মনে হয় না এবার তো কিছু দেবে তো ভাই কিচ্ছু দেয় নাই ভাই তো তারপরে আমরা এখন আর কি করব এখন আমরা একটা চিঙ্গেলের স্পিন করে দিয়ে দেখি দেখি কিছু পাই কি না পাই তো আমরা চিঙ্গেল স্পিন করে দিলাম তো ভাই কিচ্ছু দেয় নাই তো ওদেরকে আমরা একটা একশো আশি স্পিন তো আমরা একশো আশির একটা স্পিন করে দিলাম দেখা যাক কিছু দেয় কি না দেয় ও ভাই সব কিচ্ছু দেয় না রে ভাই তো যাই হোক এবারকে আমরা আবার একটা একশো আশির স্পিন মেরে দিই দেখা যাক কিছু দেয় কি না দেয় ভাই কিচ্ছু দেয় না আবারও তো আমরা আরও একটা একশো আশি স্পিড মেরে দিলাম দেখা যাক এখন কি আমাদের কিছু দেয় কি না দেয় তো বাইর দিয়ে দিছে কোবরা এন্ট্রি তো দেখছো আমার নয়শো ডায়মন্ড নিছে নয়শো ডায়মন্ডে একটা পাইছি তো তোমরা তো বুঝতেই পারছো কতগুলো ডায়মন্ড খাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি ভালো আশা করি ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ